বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা যারা গুগল ভয়েসের নতুন গুগল ভয়েস ক্রিয়েট সম্বন্ধে আপনাদের খুব কম ধারণা আছে আর আপনারা যারা পুরাতন তাদের জন্য এই ভিডিওটা না যারা নতুন অবশ্যই তারা এই ভিডিওটি ফুললে দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমরা কিভাবে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই বিষয়টি আমরা এখানে দেখব আর আরেকটি কথা আমি অবশ্যই বলে দিতে চাই যারা আমার চ্যানেলের নতুন যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন তো গুগল ভয়েস ক্রিয়েটের জন্য আপনাদেরকে কি কি লাগে গুগল ভয়েস ক্রিয়েটের জন্য আপনাদেরকে অবশ্যই এক নম্বরে যেটা লাগবে একটা ইউএসের নাম্বার লাগবে দুই নম্বরে আপনাদেরকে আইফোন ক্রিয়েট মেইল লাগবে আর তিন নম্বরে বর্তমান ভাইবার ভিপিএন এবং ডিসগো সফট ফাইভ আইপি দিয়ে কাজ হচ্ছে এই দুইটার একটা লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো গুগল ভয়েস ক্রিয়েটের জন্য আপনাদেরকে প্রথমে একটা ক্রোম ব্রাউজারে আসতে হবে ক্রোম ব্রাউজারে আমরা ডিসকো সব ফাইভ আইপি কানেক্ট দিয়েছি তো আমরা একটু নেটটা চেক করে নেই হুয়ার ডট নেটলি অবশ্যই আপনাদের যে ক্রোমটাতে আপনারা গুগল ভয়েস ক্রিয়েট করবেন ওই ক্রোম ব্রাউজারে আপনারা যে আইপিতে কানেক্ট দিবেন ওই আইপিতে কী করতে হবে দেখতে হবে যে আপনারা ফুললি আই আপনার আইপিটা ইউএসএতে আছে কি না আমরা এখন চেক করতেছি যে আমাদের আইপিটা আমরা এখন কোথায় আছি আমরা এখানে ডিসগো সক্স ফাইভ আইপি কানেক্ট দিয়েছি আর কিভাবে ডিসগো সক্স ফাইভ আইপি কানেক্ট দিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন যেটা দেখলে পরে আপনাদের ডিসকো সক্স ফাইভ আইপি হান্ড্রেড পারসেন্টভাবে আপনারা কানেক্ট দিতে পারবেন সমস্যা নেই তো আমাদের এখানে ডিসকো সক্স ফাইভ আইপির কারণে এখানে আমাদের কি দেখাচ্ছে যে ইউএসএ আমাদের আইপিটা এত এত তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা গুগল ভয়েস ক্রিয়েট করবেন তো এখানে আপনাদেরকে লিখতে হবে Google voice Google voice Google voice লেখার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে আপনারা কি করবেন এই গুগল ভয়েস অপশনটাতে একটা ক্লিক করবেন গুগল ভয়েস অপশনটাতে ক্লিক করার পর আপনারা কী করবেন সাইন ইনে ক্লিক করবেন আপনাদের কাছে যেহেতু ইউএসএর রুট মেইল অথবা আইফোন ক্রিয়েট মেইল এই ধরনের মেইলগুলো আছে সেক্ষেত্রে আপনারা কী করবেন এই সাইন ইনে ক্লিক করার পরে আপনারা এই ব্রাউজারটাতে ওই মেইলটা লগ ইন দেবেন তো এখানে আমাদের চাচ্ছে একটা মেইল তো আমাদের কাছে একটা মেইল আছে যেটা হচ্ছে রুট মেইল আমরা এটা লগ ইন দেবো এখন আমরা এটা লগ ইন দিচ্ছি পাসওয়ার্ডটা নেই আমরা পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করলাম এখানে আমাদের অনেকেই ভাবতে পারেন যে আসলে মেলটা নষ্ট না এই মেলটা নষ্ট না এখানে কনফার্ম ইউর রিকভারি মেল এই জায়গাটা আমরা ক্লিক করব আমাদের কাছে রিকভারি মেলটা আছে আমরা এই রিকভারি মেলটা এখানে বসে দেবো তারপর নেক্সট করে দেবো এখানে আমরা কি করব এই যে আউটলুক এই আউটলুকটার উপর একটা ক্লিক দেব add confirm your recovery mail আর ফোন নাম্বার আমরা কি করব এটার উপর এখানে আপনাদের ফোন নাম্বার চাচ্ছে যেহেতু আমাদের কাছে ওই মেইল যে ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করা আছে ওই ফোন নাম্বারটি নাই সেক্ষেত্রে আমরা কী করবো এই জায়গাটা ক্যান্সেল করে দেবো দেওয়ার পরে এই মেইলটা তাহলে আমরা কি করব এই ব্রাউজারটা এখান থেকে এইটা কেটে দেব দেওয়ার পরে যে আমরা গুগল ভয়েসটা ক্লিক করছিলাম মানে বুকমার্ক করে রাখছিলাম এই গুগল ভয়েসে একটা ক্লিক করব গুগল ভয়েসে ক্লিক করার পর আমরা এই সাইন ইনে ক্লিক করব দেখেন মেলটা কিন্তু আমাদের লগ ইন নিয়ে নিছে আপনারা চাইলে এই মেলটাতে আবার নতুন করে রিকভারি অ্যাড করতে পারেন তো আমরা যেহেতু একটা গুগল ভয়েস ক্রিয়েট করবো আপনারা রিকভারি অ্যাড করে নেবেন এখন কথা হচ্ছে আপনারা কিভাবে গুগল ভয়েসের নাম্বারটা অ্যাড করবেন এখানে আপনাদের এটাতে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই আপনারা এখানে কি করবেন যে কোনো একটা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন অথবা একটা নাম্বারের কোড বসাই দিতে পারেন চার সংখ্যার আমি একটা নাম্বারের কোড বসাইলাম চার সংখ্যার এখান থেকে দেখা যাক এই যে কিছু নাম্বার আসছে এখানে আমরা এখানে একটা কি করব নিয়ে নেব সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে ভেরিফাই ভেরিফাই করব ভেরিফাই করার পরে এই জায়গায় একটা নাম্বার চাচ্ছে যাই হোক আমাদের কাছে একটা নাম্বার আছে কিন্তু আমরা ওইটাতে কোড পাঠাইতে পারবো না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা কি করব এখানে এই নাম্বারটা পেস্ট করে দেব দেওয়ার পরে আমরা কি করব গেট করে চাপ দিয়ে দেব বাস আমাদের কাছে ওই নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা হচ্ছে সিক্স ডিজিট আমরা এখানে কি করব সিক্স ডিজিটের কোডটা এখানে বসে দেওয়ার পরে এখানে একটা ভেরিফাই অপশন এই জায়গাটা ভেরিফাই সাপোজ ধরেন যে আমার কোডটা হচ্ছে এইটা আমাদের যেহেতু নাম্বারটা আমরা নাম্বার থেকে কোড নেইনি যার কারণে এই কোডটা রং দেখাবে দেখেন দেখেন কোডটা রং তো আমরা এই ভেরিফাই আসার পরে সেকেন্ড স্টেপ একটা ভেরিফাই আছে আপনারা ওই ভেরিফাইটা করে নেবেন তো বন্ধুরা এই ছিল নতুনদের জন্য আজকের এই ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসতে যাচ্ছি আপনাদের গুগল ভয়েস সম্বন্ধে যে এক ডলারে আপনারা কিভাবে একটি সাইট থেকে এক ডলারে একটি করে নাম্বার নেবেন আর ফ্রি ফেসবুক দিয়ে আপনারা ফেসবুক দিয়ে কিভাবে গুগল ভয়েস করবেন তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা ওইটা দেখতে পারেন আপনারা কীভাবে আনলিমিটেড টেক্সট নাও খুলবেন ওইটা দেখতে পারেন সমস্যা নেই তো বন্ধুরা আমি যতক্ষণ এটা নতুন ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং robot S M technical YouTube চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ